দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পোষ্যকোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি অভিযানে দুই লিটার চোলাই মাছ সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর না পেয়ে পোষ্যকোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ও পোষ্যকোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রবিবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এর আয়োজন করা হয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন পোষ্যকোটার নামে চল্লিশ নম্বর পাওয়া সাতষট্টি জনকে ভর্তি করার পরেও শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ফেল করা সন্তানদের দিয়ে চুয়াত্তরটি আসন পূর্ণ করা হয়েছে যা নিয়ম বহির্ভূত ও অনৈতিক উল্লেখ করে ভর্তি বাতিলের পাশাপাশি পোষ্যকোটা কোটা বাতিল চেয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা এর আগে ছয় নভেম্বর পোষ্যকোটায় মোট আসনের পাঁচ শতাংশ পূরণে অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নেয় ভর্তি উপকমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কনফারেন্স রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কনফারেন্স অনুষ্ঠিত হয় ডক্টর ফজলুর হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সার্ভিস সাত্তার কনফারেন্সে আন্তর্জাতিক বিষয় নির্ধারণ করা হয় এ সময় লিবারেল আর্টস এবং হিউম্যানিটিজের ওপরে সমস্যা ও আলোচনা করেন বক্তারা সভায় Bangladesh America France Bharat Iran Nepal Pakistan তুরস্ক ও তাজাকিস্তানের শিক্ষক গবেষকগণ অংশগ্রহণ করেন এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক গবেষক সহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীরা কনফারেন্সে অংশগ্রহণ করেন বাংলা ইংরেজি সহ পাঁচটি ভাষায় দুইশো তেইশটি প্রবন্ধ উপস্থাপন করা হয় কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির vice chancellor professor doctor Sanjay Pratap Singh এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সুলতানুল ইসলাম পরে শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মাসহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় উৎসবমুখর পরিবেশে কিংবদন্তি কথাসাহিত্যিক নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের চুয়াত্তরতম জন্মদিন পালন করা হয়েছে চ্যানেলাই প্রাঙ্গণের চেতনা চত্বরে এর আয়োজন করে Oikya dot com dot BD Humayun Mela powered by নতুন ধারা ইন অ্যাসোসিয়েশন উইথ মেট্রোসেম রবিবার এগারোটা পনেরো মিনিটে শুরু হয় চ্যানেলাই হুমায়ুন মেলার অনুষ্ঠান বেলা এগারোটায় হলুদ বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ুন মেলার মেলা প্রাঙ্গণে এ সময় হলুদ পাঞ্জাবি আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা ঢাকের শব্দে জমে ওঠে মেলা প্রাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজার সাগর অভিনেত্রী দিলারা জামান অন্য প্রকাশের প্রকাশক ও প্রধান নির্বাহী মাঝারুল ইসলাম ও কো ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহ অন্যান্যরা এ সময় হুমায়ুন আহমেদের বন্ধু স্বজনসহ বহু গুণীজন উপস্থিত ছিলেন মেলা পরিচালনা করেন আমিরুল ইসলাম উপস্থাপনা করেন অপু মাহফুজ সাফি আহমেদ দিলরুবার সাথী ও মোনামি মেহনাজ নাটোরের বড়াই গ্রামে পৃথক দুইটি অভিযানে চোলাই মদ তৈরি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ এ সময় তাদের কাছ থেকে দুই লিটার চোলাই মদ উদ্ধার করা হয় রবিবার সকালে উপজেলার গোপালপুর ভুইয়াপাড়া এলাকা থেকে তাদের আটক ও চোলাইমত উদ্ধার করা হয় র্যাপাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আটককৃতরা হলেন উপজেলার গোপালপুর ভুইয়াপাড়ার মৃত যতীন বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস মৃত খোরশেদ প্রামাণিকের ছেলে আবু তাহের প্রামাণিক ও আব্রাহাম রোজারিওর ছেলে বাবু রোজারিও এবং পূর্ণকলস বানিয়াপাড়ার নূর ইসলামের ছেলে রান্টু হোসেন আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে র্যাব পাঁচের একটি দল উপজেলার গোপালপুর ভুইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রাম ও ডেগে রাখা দুই লিটার চোলাই মদ উদ্ধার করা হয় green plaza real estate company লিমিটেডের চলমান প্রকল্প গ্রিন পদ্মা কটেজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুর দুইটায় রাজশাহী নগরীর শিরোইলে এর উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বাইশ